আমাদের যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত উপস্থিতি সাথী আহমেদ উপস্থিত বিভিন্ন পর্যায়ে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আহ্বান মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি বর্তমান দেশে পরিণত করতে চাই দু হাজার তিরিশ সালের মধ্যে আমরা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন এবং সকল পর্যায়ে যারা মানুষ বাংলাদেশের জনগণ সেটা লাভ করেছে আর যে অবশিষ্ট পার্সেন্টেজ লাগবে সেটা আমরা দ্রুত উদ্বুদ্ধ করতে হবে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করতে হবে